কাপটা যেভাবে আছে সেভাবেই তোলো এটা যদি ঘুরিয়ে কফি খেতে যাও তাহলে কিন্তু তুমি আমাকে কিস করবে মানে মানে পৃথিবীর প্রতিটা মুহূর্ত আর একটা মুহূর্তর সাথে ইন্টারলিঙ্কড আছে ওই যে ওই লোকটা যে নিজের গার্লফ্রেন্ডের ছবি তুলছে সে যদি ছবিগুলো সামনে থেকে না তুলে একটু রাইটে গিয়ে তোলে আর ওদিকে ওই ছেলেগুলো যারা বাস্কেটবল খেলছে তাদের বলটা যদি এক ফুট ওপরে লাফায় আর ওই যে সামনে দিয়ে লোকটা আসে সে যদি আমাদের টেবিলটা ক্রস করে তাহলে তুমি আমাকে কিস করবে রাবিশ Опять пацана посчитать потери Суммы нули погибать на сцене Снова один прогуляюсь без тени Заливаю лик একবার ডিপলি চিন্তা করতো এটা কি মানা যায় ना चाहती ग्राइंड मैं भी बैठा मस्ती में खड़ी है बिहाइंड तो फिर आग लगी बस्ती में baby I you fine sip करूँ वाइन तू तो इतनी हॉट है मैं क्रॉस करूँ लाइन